আমার চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি করলা দিয়ে ডাল করব করলাটা ভেজে নিয়েছি দেখুন ভেজে তুলে নিয়েছি আর জল বসিয়ে দিয়েছি আর মুসুর ডাল এখানে ধুয়ে নিয়েছি মুসুর ডালটা দিয়ে নিয়েছি ডালটা একটু সেদ্ধ হোক তারপরে আপনাদের দেখাচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ডালটা সেদ্ধ হবে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ঘেটে দিচ্ছি হাতা দিয়ে দেখুন ডালটা ঘেটে গেছে এবারে আমি জল দিয়ে দেবো করলা ভাজাটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে একটু ভেজে নিলে কি তেঁতোটা কম লাগবে নাহলে না ভাজলে তেঁতোটা একটু বেশি লাগবে একটু নুন দিচ্ছি নুনটা পরিমাণ মতন দেবেন একটু হলুদ দিচ্ছি এবার লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ডালটা ফুটুক ডালটা ফুটে গেছে এবার আমি নামিয়ে দেব করলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে দিচ্ছি এই গরমে গরমকালে এই তেতো ডাল আম ডাল খুব ভালো লাগে শরীরের পক্ষেও ভালো এবার আমি নামিয়ে ফোড়নটা দেব ডালটা নামিয়ে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি দেখ কত অল্প তেল দিয়েছি অল্প তেলের মধ্যে রান্না হয়ে যাবে এখন বেশি লাগবেও না তেলটা গরম হয়ে গেছে আমি এখানে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সবসময় আম ডাল করলা ডালেতে সবসময় সর্ষে ফোড়ন দেবেন খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো এবার আমি ডালটা নামিয়ে দেবো বেশিক্ষণ ফুটাবো না ডালটা ঘন হয়ে এসছে দেখুন আমি এরকম পাতলা রাখছি দেখুন দেখুন কত সহজে করলা ডাল রান্না করে ফেলেছি এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আমরা ফিরে আসবো